পারবা পারবা পারবা ব্যাস আরে নাইস তুই ধরোকে আরামসে আর এদিকে কিন্তু ওকে ধরে তারপরে দৌড় দিতে হবে ভাই হ্যালো এটা কি রে ভাই আমার ডান পাশে একটা শুয়ে আছে আল্লাহ মাফ করো এটা কি দেখলাম আমি ভাই ভাই ভাই লইলেন না ভাই এনিমি শুয়ে আছে আমার পাশে একটা অফলাইন অফলাইন অফলাইন ভাই আমার হিল করছে কি দেখছেন জানেন ভাই দুইটারে ফিনিশ দিয়া দেন অফলাইন এর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি সঙ্গত কারণে বাড়ির মালিক এবং দারোয়ানের নাম উল্লেখ করিনি ভালো লাগলে পড়ে শোনাবেন ভালো থাকুন